my lovely people. It's me, Mr. Maja Arshamani. I'm a third grader of Dickerson Island College and my unique identity is I'm a learner. So guys, today's our topic will be on balanced diet. So what is balanced diet? Balanced diet is a diet in which a proper amount of nutrients such as proteins, vitamins, minerals, carbohydrates, and fats. It is necessary of proper growth of the body since childhood. Remember, a balanced diet doesn't include any kind of junk food like burger, pizza because they're not healthy and nutritious. A proper amount of balanced diet consists of vegetables, fruits, milk, egg, etc. So guys, hope you have understood about bounce diet and please avoid any kind of junk food and eat bounce diet to maintain a healthy life with a healthy mind. So guys, thanks for watching. I hope you're benefited by watching this video. So till then, bye bye, I'll have this. উঠতে গিয়ে পড়ে যেতেই পারো কিন্তু কিছুতেই থামা যাবে না শুরুটা সবসময়ই কঠিনতর কিন্তু সাফল্যের শুরু তো এখান থেকেই সামনে অনেক বাধা আসবে আর এই বাধাই তোমাকে করবে আরও শক্তিশালী জীবন তো আর পৃষ্ঠাগোনা পাণ্ডুলিপি নয় এটা সীমাহীন ও অজানা লক্ষ্য স্থির করে পরিশ্রম করো আর বিকাশ ঘটাও তোমার সুপ্ত প্রতিভার অনেকের মধ্যে একজন নয় হতে হবে অদ্বিতীয় অনন্য এবং আমরা তোমার পাশে আছি প্রশিক্ষক হিসেবে তোমার ভুলকে মেনে নেওয়ার ধৈর্য আমাদের আছে কারণ আমরা জানি ভুল করাই তোমার শেখার প্রমাণ আমরা এসএসসি দু শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি কোর্স ডিজাইন করেছি পরীক্ষা শেষ হওয়া মাত্রই চলে এসো অনেকের মধ্যে অন্যতম হতে সবাই একসাথে উদযাপন করব তোমার শ্রেষ্ঠত্বের বিজয় ট্যাসল বাংলাদেশ শিখর ছোয়ার অঙ্গীকার Every detail is in the caption.